বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিন ব্রাইটেনিং একটা ফেস প্যাক অনেকেরই কিন্তু অনেকেরই বলবো না বেশিরভাগ মেয়েদেরই কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যাং পড়ছে ফেসের মধ্যে এবং স্কিন ব্রাইটেনিং চাইছে সবাই তো তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি আজকে যে ফেস প্যাকটি দেখাবো সেটা হচ্ছে মুলতানি মিট্টি দিয়ে তৈরি হবে এবং মুলতানি মিট্টি এমন একটা কি বলবো ইনগ্রেডিয়েন্টস যেটা কিন্তু ফেসকে মানে ভিতর থেকে একদম ফেয়ার করতে সাহায্য করে আমরা আমরা বলবো না আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু অনেক দিন ধরে আমি সেগুলোকে নিয়ে পরীক্ষা করি তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি তাই হয়তো ভিডিওটা আনতে একটু দেরি হয়ে যায় তোমরা যারা আমার আমাকে রিকোয়েস্ট করো আমি তাদেরকে বলছি প্লিজ আমাকে একটুখানি সময় দাও আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও অবশ্যই বানাবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আর হ্যাঁ আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিতে চাইছি যে আজকে আমি ফেসে কোনো রকম মেকআপ করিনি এই দেখো আমি কিন্তু কিছুদিন ধরে এই প্যাকটি ইউজ করছি এবং আজকে যেটা আমার স্কিন সেটা একদমই নিজের কোনো রকম কিন্তু মেকআপ নেই তো আমিও বলবো যে এই প্যাকটি তোমরা ইউজ করো এটা কিন্তু অসাধারণ কাজ দেয় ফেসের মধ্যে শুধু তোমরা এটা ফেস না অল ওভার বডিতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো এবং এভরি ডে ইউজের ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পেতে পারবে তাহলে চলো কিভাবে এটা তৈরি করব অ্যাপ্লাই করব সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে মুলতানি মাটি ওয়ান টেবিল স্পুন আর আমি অ্যাড করছি তিন চার ফোঁটা গ্লিসারিন এটা তোমরা ইউজ করতে পারো বা স্কিপ করতে চাইলেও করতে পারো কারণ এটা কিন্তু স্কিনকে একটা ময়শ্চারাইজিং করবে তার সাথে সাথে ড্রাই স্কিন যদি থাকে সেটাকেও কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে তো আমার খুবই পছন্দ হয় গ্লিসারিনটা অ্যাড করতে মিট্টির সাথে তো তোমরা যদি চাও এটাকে অ্যাড করতে পারো না হলে এটাকে কিন্তু স্কিপ করে দিতে পারো তারপর আমি এতে অ্যাড করছি rose water two tablespoon মতো রোজ ওয়াটার আমি অ্যাড করছি এর এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব ব্যাস এতে কিন্তু আর কিচ্ছু অ্যাড করতে লাগবে না সিম্পল একটা ফেস প্যাক কিন্তু অসাধারণ কাজ করবে স্কিনে এটা যদি রেগুলার ইউজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারো তোমরা মুলতানি মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সিলিকা এবং ক্যালসিয়াম সেই সঙ্গে মজুদ রয়েছে আয়রন ক্যালসাইট এবং ডলোমাইট যা ত্বকের ভিতরের পুষ্টি ঘাটতি যেমন দূর করে তেমনি টক্সিক উপাদানের মাত্রাও কমায় ফলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে কিন্তু একদমই সময় লাগে না আর একবার ভিতর থেকে ত্বক যখন সুন্দর হয়ে ওঠে তখন স্কিনের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পেতে একদমই সময় লাগে না তেমনি আরও নানা ধরনের ত্বকের সমস্যার প্রকোপে নিমেষে কমে যায় ফলে স্কিনকে নিয়ে আর চিন্তাই থাকে না সূর্যের অতিবেগুনি রশ্মির খারাপ প্রভাব এবং বায়ু দূষণের মার সহ্য করার পরেও যদি ত্বক বা চুলকে সুন্দর এবং মোলায়েম করে তুলতে হয় তাহলে ত্বকের যত্নে কিন্তু মুলতানি মাটির ব্যবহার মাস্ট কিন্তু প্রশ্ন হলো ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক উপাদানটি কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে মৃত কোষের আবরণ সরে গিয়ে ত্বকের জেল্লা বাড়ুক এমনটা যদি চাও তাহলে প্রত্যেক দিন এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে সেটাকে পেস্ট বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নাও তারপর নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ফেসটাকে ক্লিন করে নাও ভুলেও কিন্তু চোখের পাতার ওপর বা লিপের মধ্যে এটা ইউজ করবে না নিট এটা ফেসে অ্যাপ্লাই করে রাখার পর আস্তে আস্তে ম্যাসাজ করবে এটা তারপর ওয়াটার দিয়ে ধুয়ে নেবে সপ্তাহে এটা প্রত্যেক দিনই ইউজ করার চেষ্টা করবে হাতে একদমই সময় না থাকলে দু থেকে তিন দিন অবশ্যই ইউজ করবে সপ্তাহে ইতানি মাটি মুখ ফর্সা করার একটা ভালো তথ্য এটাতে প্রচুর মাত্রায় রয়েছে খনিজ মুখে লাগালে এটা তোমাদের ত্বককে খুব সুন্দর করে তুলবে মুলতানি মাটির এই ফেস প্যাকটা কিন্তু অসাধারণ কাজ করে এই ফেস প্যাকের কথা বলছি না কোনো ফেস প্যাক ইউজ করে কখনোই কথা বলবে না তাহলে কিন্তু স্কিনের রিঙ্কেলস এসে যায় তো যখন তোমরা কোনো প্যাক ইউজ করবে ফেসের মধ্যে তখন একদমই কথা না বলে নিজেদের মতো তোমরা কাজ করতে পারো একদম ভুলবে না বন্ধুরা আর তোমরা প্রচুর প্রচুর এইভাবেই কমেন্ট করতে থাকো আমাকে এইভাবে ভালোবাসতে থাকো আর তোমরা ভিডিওটা বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো যাতে তাদেরও হেল্প হয়ে যায় আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার পাশে বেলাইকনটাও প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে ছোট্ট নোটিফিকেশান চলে যাবে যে মিষ্টি ভিডিও আপলোড করেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে যে যার লাইফ এনজয় করো বাই বাই